আমরা সৎকাই ভিতর এখন থেকে আমরা দিয়ে দিতে পারবো এমনি সৎকাই ভিতর ওয়াজিব হয় ঈদের দিনের ফজরের পর থেকে আপনার ঈদগাত আসার আগা তো এটা আগবাগে দিলেও কোনো অসুবিধা নেই এখন এক একজন ফিতেরা আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্তর টাকা নির্ধারণ করেছে আপনারা জনপতি গড়ের ফ্যামিলি সকলের জনপতি আমরা সত্তর টাকা সৎকাই ফিতর আমাদের ছেলে মেয়ে যারা আছে সকলের পক্ষ থেকে আমরা আদায় করে দিব যাদের মালেকে নেশাব হইবে সার বয়ান্ন তোলা চাঁদের পরিমাণ সম্পদ হবে জাকাতের জন্য এক বছর ঘুরে আসতে হয় ঠিক না কিন্তু এই সৎকাই ফিতর ওয়াজেব হওয়ার জন্য সম্পদ এক বছর ঘুরে আসতে হবে না যে ব্যক্তি বায়ান্ন হাজার টাকার মালিক হয়ে গেল সেই সৎকাই ভিতর দিয়ে দেবে দিন ফজরের আগে আগে কোনো গরিব মানুষ সেই পঞ্চাশ হাজার বাউন্ন হাজার টাকার মালিক হয়ে গেছে মানুষে দিছে যে তাহলে তাকেও কে দিতে হবে সবকাই ভিতর দিতে হবে তার ছেলে মেয়ে স্ত্রী সকলের পক্ষ থেকে তারা অভিভাবক অভিভাবক আছেন তারাই আপনারা আদায় করে দিবেন সত্তর টাকা করে গরিব মিসকিনকে আপনারা দিয়ে দিবেন এটিমখানায় দিয়ে দিবেন হ্যাঁ আজকাল আমরা কষ্ট করে যেতে হয় না অনেক ফকির গরিব মিসকিন কিভাবে হাত পাতে আহা কত লজ্জিত হয়ে আপনারা পারবেন পারবেন না কত নিচু হয়ে যায় চুপ হয়ে যায় আপনি তাদেরকে এই সৎকাতুল ফিতর আপনি আদায় করে দেন এই সৎকাই ফিতর ঈদগাতে আসার আগে আগে আল্লাহ সকলকে দান করবার তৌফিক দান করুন সবাই বলে আমিন